আসসালামু আলাইকুম রহমতুল্লাহ this is Redwan once again from Kuala Lumpur international airport প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমাদের দুজন শিক্ষার্থী এইমাত্র কোলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো এখন ভোর আটটা বাজে সকাল সকালে আমরা তাদেরকে রিসিভ করতে আসছি তাদের সাথে পরিচয় করে দেব কোন জেলা থেকে আসছিলো বিস্তারিত শুনবেন তাদের মুখে চলুন তাহলে তাদের সাথে আমরা আপনাদের কিছু মত বিনিময় করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মালয়েশিয়া কেমন আছো তোমরা আচ্ছা তোমাদের প্রথমে পরিচয় দিই কার কোন জেলা থেকে আসছো ঝিনাইদহ জেলা থেকে হ্যাঁ এরপরে আছে আরেকজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ রমজান আলী আমি ঝিনাইদহ জেলা থেকে আসছি তো তার মানে দুইজনই ঝিনাইদহ শিক্ষার্থী ওকে ধন্যবাদ তোমাদেরকে তুমি কোন কলেজে কোন প্রোগ্রামে আসলা সেগি সেগি কলেজে diploma in hotel management diploma hotel management ধন্যবাদ আর রমজান আলী আমি সেগি কলেজে ফাউন্ডেশন ইন কমার্স ওকে ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু ডিপ্লোমাতে আসলেও আইএলটিএস লাগে হ্যাঁ তুমি তো আইএলটিএস করে আসছো তোমার স্কোর আছে কত ফাইভ হ্যাঁ কোন জায়গা থেকে তুমি আইএলস করছো ঢাকা থেকেই করছো না ঢাকা থেকে রেজিস্ট্রেশন করছে আর রমজানের আসলে ফাউন্ডেশন প্রোগ্রামে ফাউন্ডেশন প্রোগ্রামে আসতে কোনো আইএলটিএস লাগে না ওকে দুজনের বাড়ি তাহলে আচ্ছা। একই জেলায় জিনাইদা না জিনাইদা কোন থানা সদর থানারই না দেশে পড়ালেখা কোন কলেজে কোন স্কুলে Jhenaidah city college intermediate complete হয়েছে না আর রমজান আলী আমি আছে জালালপুর দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করছি আর জিনাইদহ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি ওকে ইন্টারমিডিয়েট পাস করছে দুইজনেই আলহামদুলিল্লাহ তো তোমরা এই যে আমাদের মাধ্যমে আসলা বিশেষ করে আমাকে তুমি চিনো কীভাবে ফেসবুক থেকে পরিচয় ফেসবুক হ্যাঁ এরপর তোমার আব্বু রেফারেন্স করছে যে তোমার আব্বু জানে আমার সাথে কথা বলে ঠিকই বলছে ইমরানের আব্বু আমার সাথে নিয়মিত যোগাযোগ করছে ইমরানের আব্বু মালয়েশিয়ান প্রবাসী এবং ফেসবুক দেখে তুমি ফেসবুক দেখে আমাদের নক করছিল প্রথমে না আর রমজান আলী আমি আমার মূলত চাষা মালয়েশিয়াতে থাকে না থাকে ওখান থেকে উনি তারপরে আমি আপনাদের ইউটিউবে ফেসবুকে পেজে ওকে ধন্যবাদ মূলত আসিফ ইমরানের আব্বা মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়াতে থাকে সেও আমার সাথে যোগাযোগ করছে এর আগে আসিফ ইমরান আমার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে পরে ওনার বাবাকে আমাকে দেয় আর রমজান আলীর চাষা মালয়েশিয়াতে আছে তিনি আমার সাথে যোগাযোগ করে এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে সব কিছু যাই হোক তোমরা তো যে শর্ট সময়ের মধ্যে তোমার তো মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে দুজনে বিষয় হ্যাঁ টু মান্থের মধ্যেই হয়ে গেছে কি জন্য তোমাদের আবার দুইজনেরই পেন্ডিং ছিল ছবি একবার পেন্ডিং ছিল আরেকবার আর একটা পেন্ডিং থাকার কারণে দুই মাস সময় লাগছে তাছাড়া এক মাসের মধ্যে সাধারণত হয়ে যায় তো তোমাদের এই যে এক মাসের যে দুই মাসের জার্নি তো বিভিন্ন রকমের প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করছো এখন এখানে ফাইনালি পৌঁছলা তোমার অভিজ্ঞতা কি তোমার হেল্প পাইছো না ওকে কথা কাজে মিল আছে তো আমাদের ওকে সেক্ষেত্রে যদি তোমার ঝিনাইদা জেলা থেকে কেউ আসতে চায় তুমি কি বলবা তাদেরকে অবশ্যই আমি আপনাকে রেফারেন্স করব ওকে ধন্যবাদ রমজান আলী অবশ্যই আমার হিনাদো থেকে যদি কেউ আসার আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে আপনাদের ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা জানতে পারলেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদের এখানে জানাবেন নিয়মিতই আমাদের স্টুডেন্ট আসছে প্রতি সপ্তাহতেই কিন্তু এত ভোরে হয়তো আমি আসি না আমাদের কলেজের রানারকে পাঠাই সেজন্য হয়তো আপনাদের সাথে দেখা হয় না কিন্তু প্রতি সপ্তাহে আমাদের স্টুডেন্ট আসতেছে আগামী তিন তারিখেও আসবে যশোর থেকে আমাদের কয়েকজন স্টুডেন্ট ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা মালয়েশিয়াতে আসেন নিয়মিতই তারা যোগাযোগ করেন যে তাদের ছেলেকে তাদের ভাইকে ভাতিজাকে আনার জন্য যেমনটি ইমরানের বাবা আমার সাথে যোগাযোগ করে ওকে নিয়ে আসলো এবং রমজানের চাচা আমার সাথে যোগাযোগ করে তাকে নিয়ে আসলো এভাবে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন এবং কি তাদের ডকুমেন্টসগুলো পাঠান এবং অনেকগুলো মোটামুটি আমাদের পঞ্চাশ ষাট জনের মতো অলরেডি ইমিগ্রেশনের প্রসেসিংয়ের মধ্যে আছে সেজন্য এখনও যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বিভিন্ন বিষয়ে পড়ালেখা বা বিভিন্ন ইনফরমেশন নিয়ে অবশ্যই আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব এই মুহূর্তে মালয়েশিয়ার SEGi college INTI college SEGi university INTI university Taylor's Mahsa সহকারে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতেই বেশ কিছু ডিসকাউন্ট দিচ্ছে সুযোগ সুবিধা অবশ্যই আছে আসতে পারবেন ফাউন্ডেশনে যেরকম রমজান এলে আসছে এবং ডিপ্লোমাতেও আসতে পারবেন কোনো সমস্যা হবে না এবং খরচও অনেকেই মনে করেন যে স্টুডেন্ট বিষয়ে আসতে মনে হয় একেবারে অনেক কম খরচ ট্যুরিস্ট আসতে আরও কম খরচ কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট বিষয়ে আসতেছে সাড়ে চার লাখ টাকা দিয়ে সেক্ষেত্রে তোমরা তো যখন আসছো তোমাদের প্রথম পেমেন্ট তুমি কত করছিলে দুই হাজার নয়শো পঞ্চাশ রিঙ্গিত এরপরে তেরো হাজার রিঙ্গিত তাই না রমজানের একই অবস্থা তাই না সো কমপক্ষে আপনার ষোলো হাজার রিঙ্গিতের মতো কিন্তু এখানে পৌঁছাইতেই লেগে যাবে এরপরেও কিন্তু আমি মনে করি ভালো কমপক্ষে এক বছরের ভিসা পাবে রমজান এরপরে সে যদি পড়ালেখা কন্টিনিউ করে সে ইচ্ছা করলে এখানে আবার ডিগ্রি করতে পারবে আর যদি এক বছর পরে অন্য কোথাও চলে যায় অন্য কোনো দেশে বা এখানে কোনো কাজ করে তাও করতে পারবে অ্যাটলিস্ট কমপক্ষে এক বছরের একটা ভিসা পেল কোনো সমস্যা নাই আর যারা এই মুহূর্তে মাত্র একটু সেভের জন্য মানে সেভ না এখন ওই ট্যুরিস্টটা আসলেও সাড়ে চার লাখ টাকাই লেগে যায় কন্ট্রাক্টে আসে তাও এক মাসের জন্য এবং কি যারা কলিং ভিসাতে আসতেছেন এরাও কিন্তু যারা ছুটে যাবেন অর্থাৎ যে কোম্পানিতে যে কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করবেন তাদেরও পাঁচ লাখ টাকার নিচে আসতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান পড়ালেখা করবেন পাশাপাশি কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো পরামর্শের জন্য আমরা সদা প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখানে কমেন্টস করেন ওরা অনেক দূর থেকে আসছে সেই জিনাদা থেকে আসছে ঢাকা ঢাকা থেকে কোলালামপুর অবশ্যই টায়ার্ড ফিল করতেছে রাত্রেও ঘুম হয় নাই সেজন্য আজকে আর বেশি কিছু বলবো না এখন আমরা ওদেরকে নিয়ে কলেজে যাব কলেজ থেকে ওদের থাকার জায়গা নিয়ে যাব ধন্যবাদ সকলকে ধন্যবাদ তোমাদেরকে ওকে ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের স্বপ্ন পূরণ হয় এবং এখানে পড়ালেখাটা কন্টিনিউ করে আমরা এখানে আসছি আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি আমরা এখানে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভবিষ্যৎ ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সকলকে কোলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি কলালামপুর শহরে ফাইনালি আমাদের কলেজের সামনে এসে পৌঁছালো আমাদের সেকি কলেজ কলালামপুর অনেক বড় ক্যাম্পাস সুন্দর পরিবেশ পাশে আছে মেট্রো রেলের রাস্তা এটাই তো আমাদের কলেজ বুঝতে পারছো তো এই কলেজ কলারামপুরের campus okay SEGi college okay welcome to SEGi college Kuala Lumpur ওই সাইডে বসতে পারো কি করলো কোলালামপুরের এটা আমাদের ইন্টারন্যাশনাল অফিস